ফজর যাই ইতরি ব্যাং বেড়াইতো আইসো আজুনে ফজর যাই ইট ফরি ব্যাং বেড়াইতো আইসো আজুনে তোমার আর দাওয়াত দিলাম কুরবাইনে কুরবাইনে তোমার আর দাওয়াত দিলাম কুরবাইনে ফজর যাই ইট ফরি ব্যাং বেড়াইতো আইসো আজুনে তোয়ারার দাওয়াত দিলাম কুরবান্য কুরবাইনা তোয়ারার দাওয়াত দিলাম কুরবান্য সলুর রুটি গরুর গোস্ত নহাইলে ওই যাই বই নষ্ট সলুর রুটি গরুর গোস্ত নহাইলে ওই যাই বই নষ্ট ইলাই ইলাই হাইত ফারি বাগ দাওয়াত কি আইনো দিন না ইলাই ইলাই হাইট ফেরি বেগ দাওয়াত কি আইনো দিনা তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইনে কুরবাইনে তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইনে আত্মীয় স্বজন আগুন দাওয়াত দিরাইলাম আগুতুন আত্মীয় স্বজন আগুন দাওয়াত দিরাইলাম আগুতুন ববু আলোই আই যাই গো যে আই কি মানা গরিনা ববু আলোই আই যাই গো যে আই কি মানা গরিনা তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইনে কুরবাইনে তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইনে ফজরুজ্জাই যাই ইট ফরিবা বেড়াইতো আইসো আজুন্যা তোমার আরে দাওয়াত দিলাম কুরবান্য কুরবান্য তোমার আরে দাওয়াত দিলাম কুরবান্য গরবা আইলে বাইগুব দরে ডেকসি পাতিল লরে সরে গরবা আইলে বাইগুব দরে ডেকসি পাতিল লরে সরে ইষ্ট কুড়ুম হন হন তাই ব্যাগুন কি তু আই ফাইন্যা ইষ্টকুডুম হন হন রে তাই ব্যাগুন কি তো আই ফাইন্যা তোমার রে দাওয়াত দিলাম কুরবাইন্যা কুরবাইন্যা তোমার রে দাওয়াত দিলাম কুরবাইন্যা আইবে যাইবে খাইবে লইবে হন কি আই গুসাগ নইবে আইবে যাইবে খাইবে লইবে হন কি আই গুসাগ নইবে আসকাবুদ্দিন আল আজাদ হয়খনো কেয়ারে বাদ দিন না আসকাবুদ্দিন আল আজাদ হয়খনো কেয়ারে বাদ দিন না তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইন্যা কুরবাইন্যা তোমার আরে দাওয়াত দিলাম কুরবাইন্যা ফজর যাই ঈদ ফরিবা বেড়াইতো আইসো আজুলিনা তোমারারে দাওয়াত দিলাম কুরবাইন্যা কুরবাইন্যা তোমারারে দাওয়াত দিলাম কুরবাইন্যা কুরবাইন্যা কুরবাইন্যা কুরবাইন্যা